মেয়েরা ধরতে দেয় কিন্তু টিপতে দেয় না কি কি কি কি কি আরে বলুন মেয়েরা ধরতে দেয় কিন্তু টিপতে দেয় না ধরতে দিলে টিপতে দিবে না কেন আরে কি কইলো এই বাঞ্চোদে এটা কইলোটা কি রে জানি না সেটা আপনার ব্যাপার আপনি ধর- ধরার পরে টিপবেন নাকি ধরে রাখবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो আরে ভাই এখানে তো দেখতেছি প্রশ্নকর্তা আর উত্তরদাতা দুজনে লেভেল ছাড়া মাদার বোর্ড আরে ভাই এই মাইয়া তো দেখতেছে বাসবাগানে ডাকতেছে কেন কি মানুষ রে বাবা আগে বড় লোকরা পয়সার বিনিময়ে গরিব মেয়েদের নাচ দেখত আর এখন সেই বড় লোকের মেয়েরাই টিকটকে নাচ দেখিয়ে তার বাপ দাদার ঋণ শোধ করছে কাউকে বকা দেওয়ার দরকার নেই আজকের ঘটনা কি আজকের ঘটনায় পেছন সব হয়ে গেছে নিজের বাবার খবর নেই গাঞ্জা বাবার মুরিদ আলা ঝালা ভিডিও বানাইয়া দেখায় আলগা পিরিত আরে সালে গাঞ্জা বাবার আশিক হয়ে থাকিস যাই হোক আজকে শুধু খেলা হবে আমি দেখবো আমি দেখবো রুকো যারা সবার করো এই সময় কম শুরু করো হাসেন আরে ভাই এই মাইয়ার তো ফটো নিতে বলছে ফটো নিয়ে লাভ কি হইলা দেখাও ঝইলা থাকে চাল কুমড়া আর বাঙ্গি আরে ভাই এই মাইয়ার ট্যালেন্ট দেখেন বিশ্বাস করে যারে আমার মনটা দিতে চায় আরে বোন থাক বিশ্বাস করে আর মন দিতে হবে না আমি অবাক মানছি পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে ক্যা ফায়ার এম আরে ভাই আমি আবার কবে এই মাইয়ার সাদা দিলে দাগা দিলাম তো চলো বেশি কথা না বলে আমরা বিখ্যাত কিছু ডান্স কভার দেখে আসি শক্তি নাই রে বুড়ার গায়ে তেল মাখতে হয় হাতে পায়ে তা হয়েছেটা কি শুনি ওরে মেশিন খানা গেছে তাহার অসল হইয়া কি সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না এমন মজার মজার ভিডিও পেতে আমার সত্যি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য